আমরা আমি কুয়াকাটা গেলাম অনেক মানে গাড়ি টাড়ি পার হয়ে অনেক কষ্ট করে ফেরি টাড়ি পার হয়ে এখানে অনেকগুলি ফেরি পার হতে হতো গিয়েছিলাম তখন ওই অঞ্চলে মিটিং করার জন্য শুরু হয়ে গেল ঝড় খুব আঘাতটা ছিল যে কুয়াকাটায় একই জায়গায় দাঁড়িয়ে সূর্য ডোবা সাগরের ভিতরে আবার সূর্য উদিত হয় সাগরে আর বরিশালের বলবো বরিশালের বিভাগ বিশেষ করে বরিশাল পটুয়াখালী থেকে শুরু করে পুরো আমরা আমরা ওর মধ্যে পড়ি মানে আমাদের আমাদের গোপালগঞ্জ ফরিদপুর থেকে নিয়ে শুরু করে এই ওই এলাকার বারোটি জেলা সব সময় অবহেলিত তাদের অপরাধটা কি ছিল সেটাই হচ্ছে প্রশ্ন তাদেরকে কেন এত অবহেলা শিকার হতে দুর্ভিক্ষ এবং জলোচ্ছ্বাস দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত এই অঞ্চলটা মানে প্রোগ্রাম না এটা হলো এখন শুরু হয়ে গেছে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ পাঠাচ্ছি নারায়ণ বাসা আচ্ছা। আশি দশকে সোনালী ব্যাংকের একটা রওনা হয়েছিলাম একটা পর একটা তো আমরা প্রায় ক্লান্ত হয়ে পটুয়াখালী পৌঁছলাম কিন্তু পটুয়াখালী থেকে কিছুতেই আমরা কুয়াকাটি যেতে পারলাম না ঘন কুয়াশার জন্য লঞ্চ পেলাম না <clears throat> নদী পার হওয়া গেল না যেতে পারিনি পটুয়াখালী থেকেই ফিরে আসি এরপরে আবার আর একবার আমরা আমি কুয়াকাটা গেলাম অনেক মানে গাড়ি টাই পার হয়ে অনেক কষ্ট করে এই ফেরিটাই পার হয়ে এখানে অনেকগুলি ফেরি পার হতে হতো গিয়েছিলাম তখন ওই অঞ্চলে মিটিং করার জন্য শুরু হয়ে গেল ঝড় খুব আকাঙ্ক্ষা ছিল যে কুয়াকাটায় একই জায়গায় দাঁড়িয়ে সূর্য ডোবা সাগরের ভিতরে আবার সূর্য উদিত হয় সাগরে সূর্য যখন অস্ত যায় তারপরে আমরা দেখি চাঁদ চাঁদ উঠে আসে বৈশাখী পূর্ণিমা দেখবো সেই আকারটা নিয়ে গেলাম এরপরে এমন ঝড় বৃষ্টি যে আমাদের ওখানে মানে কোনো মতে টিকে থাকাই মুশকিল ছিল কারণ কোনো পাকা দানা টান তেমন কিছুই ছিল না ছোট্ট একটা ডাক বাংলো সেটাও যখন মানে নদী ভাঙন শুরু হলো তখন তো আমাদের ওখানে থাকাটা দুশতা পরেও সেই ফেরি প্রায় ফেরি একসময় প্রায় ডুবেই যাচ্ছিল যা ওই অবস্থায় আবার আমরা ওখান থেকে আসি তারপর থেকে একটা আকাঙ্ক্ষা ছিল যে এই যোগাযোগ ব্যবস্থাটা আমাদের করতে হবে এবং চমৎকার একটা জায়গা আমাদের দেশে নয় দেখতে পাবো না এটা হতে পারে আর তাছাড়া আসলে ওই অঞ্চলে কিচ্ছু ছিল না কোনো কিছু নেই আমরা যখন একটার পর একটা রাস্তাঘাট যখন পড়ে গেছি সেই সাথে সাথে বিশেষ করে আমাদের যোগাযোগ ব্যবস্থা যদি উন্নতি হয় তাহলে এখানে আর্থসামাজিক উন্নতিটাও ত্বরান্বিত হবে সেটাই আমাদের লক্ষ্য